হকমান এটাকে রক্ষা করা মুসলমানদের শাসকদের কর্তব্য কোন মুসলিম শাসক যদি তার কর্তব্য পালন না করে সে ব্যর্থ শাসক কাজে আমরা এই রকম ব্যর্থতা আমাদের শাসকদের কপালে এই ব্যর্থতা তিলক চিহ্ন দেখতে চাই না আমাদের পূর্বপুরুষরা অনেক বলেছেন খতিব ভাই দুহাত রহমতুল্লাহ বলতে বলতে কবরের নিচে চলে গেছেন বলতে বলতে জীবন শেষ করে মুফতি অসংখ্যবার বলেছেন সর্বশেষ শেখুল ইসলাম আহমদ শফি কথা বলতে বলতে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলে গেছেন কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিহিত হয়নি মুসলিম জনপদে মুসলমানদের শাসকদের পক্ষ থেকে অস্বীকারী সারা দুনিয়ার সমস্ত মুসলিম স্কলারদের ঐক্যবোধের সিদ্ধান্ত অনুযায়ী যেভাবে আমার পয়গম্বরের আমাদের নবীর হকমানের সিংহাসন রক্ষা করা উন্মত হিসেবে আমাদের দায়িত্ব শাসক হিসেবে সর্বপ্রথম তাদের দায়িত্ব ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বরের ইজ্জত তার মর্যাদা রক্ষা করাটাও সমস্ত উন্মতের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ নবীকে যদি কোনো প্রযুক্তি করা হয় আল্লাহর পয়গম্বরের উপর যদি কোনো কটাক্ষ করা হয় এটা আল্লাহ নবীর কোন উন্মত সত্যিকার উন্মত এটা বরদাস্ত করতে পারে না বন্ধুগণ কোন মায়ের সন্তান যদি মায়ের প্রকৃত ভালোবাসা তার হৃদয়ে থাকে মায়ের মমতা যদি তার হৃদয়ের মধ্যে থাকে মায়ের প্রতি কর্তব্য আর দায়িত্ব বোধ যদি কোনো সন্তানের হৃদয়ে থাকে আর ওই রকম মা ভক্ত সংসারের সামনে কোন কুলাঙ্গার যদি তার মায়ের ইজ্জত তার আব্র নিয়ে ছিঁড়ে খেলতে চায় তখন সেই সন্তান মায়ের ইজ্জত হেফাজত করবার জন্য প্রয়োজনে সেই চরিত্রহীন সেই দম্পটে যদি তার দরজা পুড়িয়ে দেয় পৃথিবীর মানুষ তাকে মায়ের এই সম্মান রক্ষা করবার জন্য মহাবাড়ি দিবে যদিও দায়িত্ব আর কর্তব্য হল যদিও দায়িত্ব আর কর্তব্য হল রাষ্ট্র শাসন যন্ত্র শাসক বর্গ বিচার ব্যবস্থা প্রতিটি মায়ের ইজ্জত এবং কাব্য নিরাপত্তা দিবে এটা দেওয়া শাসকের কর্তব্য এটা দেওয়া বিচার ব্যবস্থার দায়িত্ব কোন বিচার ব্যবস্থা কোন শাসক বর্গ যদি মায়ের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে না কুলাঙ্গার যদি কোন মায়ের ইজ্জতের উপর দস্তদারাজি করে কোন মায়ের ইজ্জতের উপর যদি হস্তক্ষেপ করে আর ওই সময়ে বিচার ব্যবস্থার ব্যর্থতার কারণে শাসন সত্তার ব্যর্থতার কারণে মায়ের সন্তান যদি এগিয়ে এসে কুলাঙ্গারকে খতম করে মায়ের ইজ্জতকে হেফাজত করে আর এরপরে যদি বিচার ব্যবস্থা আসে সেই সন্তানের বিচার করতে এরপরে যদি শাসন বিচার করতে দুনিয়া তাহলে তখন শাসনকর্তার বিচার ব্যবস্থাকে প্রশ্ন করবে মায়ের ইজ্জত লুণ্ঠিত হওয়ার সময় তুমি কার চাষ রাষ্ট্র নামে কথা বলতে চাই একজন ইমানদারের কাছে এই কথা চুপ করেন মাইকে সাউন্ড যা আছে তাই একদম কোন আওয়াজ হবে নাই সেই একই সূত্র ধরে আমরা কথা বলতে চাই যে একজন সত্যিকার মা ভক্ত সন্তানের কাছে তার মায়ের যেরকম মায়ের ইজ্জতের যতটুকু মূল্য একজন সুসন্তানের কাছে তার প্রকৃত বাবার প্রতি শ্রদ্ধা প্রদর্শনকারী সুসন্তানের কাছে তার বাবার ইজ্জতের যতটুকু মূল্য একজন সত্যিকার আশেখের রসুল উন্মতের কাছে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের মূল্য তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সুতরাং সেই রসুলকে নিয়ে যখন কেউ কটক কটাক্ষ করে কটুক্তি করে সেই রসুলের ইজ্জতের দায়িত্ব কর্তব্য ছিল ওই কুরুদের হাত থেকে আমার পয়গম্বর মোহাম্মদ আরবির ইজ্জতের চাদর হেফাজত করা দুঃখিত কথাটা বলতে বাধ্য আমরা কাজে আমরা বলতে চাই আমরা আমাদের জনপদে আমার নবীন ইচ্ছেদের হস্তক্ষেপ করে আর কোনো কোরআনগারের চেহারা দেখতে চাই না বিচার ব্যবস্থা কায়েম হয়েছে মানুষের জান এবং ইজ্জতের নিরাপত্তা দেওয়ার জন্য আমার কাছে আমার মায়ের ইজ্জতের মূল্য আমার ব্যক্তির ইজ্জতের চেয়ে বেশি হকের বিষয়ের জন্য আমরা বারবার একই কথা বলছি আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত যেন কেউ করতে না করে এমন আইন করেন এমন আইন করেন এই কথা আমি আপনার দুই হাজার তেরো সালে দিয়েছিলাম এই কথা বলে আল্লাহ আহমদ শফি সাইফুল ইসলাম ঘোষিত হয়েছিলেন পরিষ্কার বলতে চাই এই আইন তৈরি করা হোক এই আইন যদি তৈরি করা হোক তখন আর কোন আশেখ রসুলকে নিজের হাতে আইন তুলে নিতে হবে না আর এই আইন না হওয়ার কারণে যে পরিস্থিতি এর ব্যর্থতার দায় আশেখ রসুল এই ব্যর্থতার দায় রাষ্ট্রের এই ব্যর্থতার দায় সরকারের এই ব্যর্থতার দায় বিচার ব্যবস্থা হাজরিন এটা আমার মূল আলোচনার বাইরে প্রসঙ্গক্রমে চলে এসেছে এই জন্য আমরা আমাদের কথাগুলো ব্যর্থহীন ভাবে আমরা তুলে ধরলাম আমরা আশা করব মুসলমানদের এই প্রাণের দাবি এটা এভাবেই অনন্তকাল পর্যন্ত আকাশে বাতাসে শুধুমাত্র এটা প্রতিধ্বনি হয়ে ফিরবে তা নয় বরং এই দাবি মুসলমানদের এই জমিনে কার্যকর হবে যদি এই দাবি আদায় না হয় এ দাবি যদি কার্যকর না হয় তাহলে এদেশে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়